রঙিন এই পৃথিবী সারিতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রেমন মন এত মায়া এত চোখের ধনি সন্ধ্যা বলে ডুবিবে

মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পালির মন কার লাগিয়া এত মায়া এত মাটির দেখো মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পালির মন কার লাগিয়া